ইতিকাফ কি এর হুকুম কি উত্তর দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়ে থাকে ইতেকাফ করা সুন্নাত